বিষ্ণু বলেন মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটা খায় ওই দিন কোনো সাপে কামড় দিলেও বিষে ধরবে না